চার কারণে গিবাদ করা ওয়াজিব না করলে গুনাহ হবে এর মধ্যে এক কারণ মুমিনের ইমান রক্ষার জন্য মানুষকে ইমান বাঁচানোর জন্য ইসলামের বিপরীত লাইনে যারা ধোকা দেয় তাদের ব্যাপারে উন্নতের সতর্ক করা বিপদ হইল এটা অজিব না করলে গুণা হবে আমরা কৌমি মাদ্রাসা চর্মনাই তাবলি দেওবন্দিরা যদি বাস লইয়া নামি উভয় আছে কোনো ভণ্ডব হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন বরং আমরা সব সময় নিজেরাও হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করি দ্বন্দ্ব থেকে বেঁচে থাকার চেষ্টা করি প্রত্যেকটা বয়ানে মানুষকে সমাধানমূলক কথা বলি আক্রমণমূলক নয় আত্মরক্ষামূলক বয়ান করি পায়ে ধরে ধরে নরম ভাষায় বুঝাই মাঝে মাঝে মাপ চাই ভাই কষ্ট পাইছেন নি মাপ করে মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই এর আপনাদের চোখ ভরে না ভরে না হিংসা সব আল্লাহ হেদায়ত দান করুন কার হেদায়ত চাইলেন আল্লাহ নিজেরটা আগে চান এরপরে মাইয়ে বলা বউয়েরটা আগে চান এরপরে দেশ নিয়ে চিন্তা করবেন কথা বুঝেন না নিজের দাড়ি নেই টুপি নেই চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো এ চাপাবাজি করে খালি দেশে ইসলাম কায়েম করবো রে তুমি কোন ইসলাম কায়েম করবা খালি মডেল ইসলাম কায়েম করুন তো মদিনার টানা না আমরা মডেল ইসলাম চাই মন্দির একটা না মডেল ইসলামের সিস্টেম কি ব্রাশওয়ালা দাড়ি দাড়ির সাইজ কি মদিনার এক লম্বা মডেল ইসলামের আইন হইল ব্রাশের মতো রাখো বুঝলেন না মদিনার ইসলাম হইল নারীরা ঘরে নামাজ পড়েন মডেল ইসলাম আল্লাহ রাখা আপনারা মসজিদে ঢুকেন কথা বলেন যুবকেরা আমি বলছি কোন ভুল করলে তারা সবার সামনে এখন কানে দইলে তওবা করুন এখন আর যদি সঠিক বলছি তাহলে সাবধান হকের পক্ষে জীবনটা দিয়ে দিয়ে মোনাফেকের সাথে আপোষ করবা না আল্লাহ হেদায়াত দান করুন আহা মডেল ইসলাম মানবা না মদিনার ইসলাম আল্লাহ সবাইকে কবুল করেন যদি মনে করো দিবক করে ফেলাইছি এই দিবক করা কোরআনের ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল্লুমা যা আছেনি ওই সুরার তাফসীর করে দেখবা করা হারাম হারাম হারাম হারাম হারাম হারাম চার কারণে বিপদ করা ওয়াজিব না করলে গুণা হবে এর মধ্যে এক কারণ মুমিনের ইমান রক্ষার জন্য মানুষকে ইমান বাঁচানোর জন্য ইসলামের বিপরীত লাইনে যারা ধোকা দেয় তাদের ব্যাপারে উন্নতের সতর্ক করা বিপদ হইল এটা অজিব না করলে গুণা হবে দেড় হাজার বছর আগে নদী বলে গেলেন ও উন্নতির দল আমি নদী বিদায় নিয়ে যাইতেছি কেমন পর্যন্ত তোমরা কার অনুসরণ করবা নবী বললেন একদল বন্ধু আমি রেখে গেলাম তারা হবে ওলামায় আহলে হক ওলামায় তার মানে আরো একদল থাকবে ওলামায় আহলে বাতেল আর একদল কি ওলামায় আহলে খবরদার আলেম দাবি করবে কিন্তু স্বার্থের টানে হকটাকে না হক বানাবে না হকটাকে হক বানাবে ইসলাম যেটা না সেটাকে ইসলাম বানাবে মন চলবে আর বলবে এই হ্যাঁ ইসলাম এটাই ইসলাম মদিনার ইসলাম না নিজে নিজে কিছু আবিষ্কার করিয়া বলবে এটাই ইসলাম আমরা চিন্তা করেন সমস্ত নবীরা না কোনো গুণা নাই অথচ বাংলার জমিনে

আমি চিন্তা করতে পারি কি ওয়াজ শুনবেন আপনার দিলে একটু কষ্ট লাগে না আপনার খুব খুশি লাগে বয়ান নামাজ দেরি লাগবে না এটি করিলে আপনি বলবেন আমি হিংসা করি আমি কি করি তাহলে ওয়াজ বাদ দিয়া মাদ্রাসায় বলে থাকতে সারাদিন যা পারি এই ধান্দাবাজি দিলে ওয়াজ করবো না জীবন সোজা কথা আমরা দালাল না লাগবে রোজা রাখলে কয় রাখা মনে থাকবে কি কত ইনশাআল্লাহ যারা কাপ পরে এদের সাথে আমাদের কোনো ঝগড়া কোনো দ্বন্দ্ব যার কবরে সে যাবে যার জবাব আমরা আল্লাহকে বেশি পড়িয়া খুশি করবো না বেজার করবো অমরে ফারুক রবি আল্লাহ আনহু আরে নবী বলেন কেমনে কই নবী কয় আমি যাওয়ার পর আমার উন্মতের মধ্যে এমন ফেতনা শুরু হবে ফেতনা করতে করতে বাহাত্তর দল মুসলমান যাবে জাহান নামে একদল মুসলমান যাবে জান্নাতে টোটাল কয় হইল জাহান নামে কয় হিন্দু না সব মুসলমান আর জান্নাতি সাহাবায়ে কেরাম বললেন ওই একদম জান্নাতি তারা কারা পরিচয় নবী যদি বলতেন আমি মোহাম্মদের যারা মানিয়ে চলবে তারা জান্নাত পাবে নবী এতটুকু বলেন নাই নবী বলে আমি মোহাম্মদের মানার সাথে সাথে আমার সাহাবাই যারা মেনে চলবে তারা জান্নাতের দলের অন্তর্ভুক্ত হতে ফাইনাল কথা এই জমিনে যারা সাহাবায় কেরামের বিরুদ্ধে কথা বলবে যারা লেখবে তারা বাহাত্তর দল জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত মনে থাকবে অতএব যারা ওমরে ফারুকের বেদাতি কয় তারা একদল জান্নাতি লাইনে না বাহাত্তর আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন আল্লাহ আমার মুসলমান ভাই যারা বুঝে না তাদেরকে হেদায়াত দান করেন তাহলে আপনার আমার এক নাম্বার দায়িত্ব কি ইমাম সাহেবের ঠিক করা কি এক নাম্বার দায়িত্ব নিজেকে গুণার থেকে বাঁচাও দুই নাম্বার দায়িত্ব তোমার সন্তান পরিবার এদেরকে বাঁচাও কারণ এই বাংলাদেশের সব মানুষ যদি আল্লাহ না করুন আসামি কাঠগড়ায় গ্রেফতার হয় আপনাদের কোনো চিন্তা নাই কোনো প্রশ্ন আপনাদের আল্লাহ করবে না কিন্তু ভালো করে রেকর্ড করেন ভালো করে লিখে রাখেন ও বাবারা ও স্বামীরা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আসলের ময়দানে যদি আটকায়া যায় আপনি বাবা হইয়া জবাব না দিয়া কদম বাড়াতে পারবেন না

তেঁতুল যে কেমন মিষ্টি না যাও এটা ঠোঁটের আঁকা বাঁকায় বোঝা যায় না কথা বলেন না কেন পেটে চিকেন লাগে না কেমন আপনার ছেলে ভদ্র না অভদ্র এটা ব্যবহারে বোঝা যায় না তা আপনার এত গুণগান গাওয়া লাগে কেন এই হজ করতে গেছে হজে গেছে দুই বেআই বিয়ে প্যাকেজ চার লাখ টাকার উপরে প্যাকেজ হজ সুজা বাড়িতে গিয়া এক বেআই হ্যাঁ তারে সবাই হাজি হাজি করে ডাকে আর এক বেআই বাজারে গিয়া সবাই ওই আগের নাম দিয়ে ডাকে কেউ আসি না এবার বেআই টেলিফোন করছে কেউ বেআই আমার একটি বাজারে ঘুরলাম একেবারে ভাগ্রি টাকি লাগাইয়া কেউ আসি না চাইলে খারাপ খাওয়া গেল মাথাটাই গরম হয়ে গেছে ওই বেআই কয় আরে তোমার বাজারে মানুষ আজি না আরে আমার তোমার বই মানে না তুই ভাই কি একটা বুদ্ধি আয়ো দোলনে বুদ্ধি করি কি এবার বাজারে গেলে তুমি একটু আগে যাবো আমি একটু পিছনে যখন না তুমি ডাক দেবা ও হাজি আয়ো আয়ো হাজি আয়ো আমি আবার বলবো হাজি আসতেছি অপেক্ষা করো এইভাবে কইয়া কইয়া দুইজনে হাজি প্রচার করিয়া দেবে বুঝেন না ছেলের গুণগান এমন গাওয়া গাইয়া বাবায় কোটি টাকার সম্পদ দিয়ে মরছে এক মাসও হয় নাই দুই সন্তান

দ্বিতীয় তোমার আহার পরিবার সন্তানদের বাঁচাও কারণ অন্ধকার কবরে গেলে কেউ তোমার আমার আপন না দুনিয়াতে আছি এক যাব এক দ্বন্দ্ব ভুলে যাও মাত্র কবরে কে তুমি ধনী কয় টাকার মালিক ডাক্তার নাকি রুগী ইমাম নাকি মুক্তা দিয়ে কোনো পরিচয় নাই কাপড়ের ভেতরে যখন ঢুকবে সবে এক কে হুজুর কে হুজুর না কোনো পরিচয় নাই যেমন বাইতুল্লাহ হতে গেলে বাইতুল্লাহ হাজি নির্ণয় করা যায়নি এই লোকটা কোটি না ভগিননি সবার মাথা হাওয়া হালাত এক কাপড়ের হালাত এক এই ধনী মাওলার ঘরে যাবি যে আরবদের জন্য টুপিটা বাদ দে মাথার থেকে টুপি খোল কে ধনী কে গরিব কে আলম কে মূর্খ নাই একটা সাদা কাপড় উপরে আর একটা কাপড় মরার আগে একটু মুদ্দার মরার মতো একটু সাইজা মাওলার সাথে একটু আওয়াজ দিয়া মর ওই বাইতুল্লাহ গিয়া সবার আওয়াজ ধনীয় যে আওয়াজ দিবে গরিব কি আওয়াজ কি

এই তিনটা প্রশ্নের জবাব যারা কবরে দিতে পারবে তাদের কবর হবে না আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে নবী বলেন কারা জবাব দিতে পারবে দুনিয়াতে যারা রবে গোলামি করে যাবে তারা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রবকে যারা দুনিয়াতে ইসলাম মেনে যাবে তারা কবরে গিয়ে জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম কি দুনিয়াতে যারা নবীর সুন্নত মানবে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবিরে বাবা নবীর তরিকা আছে না নাই মাথা কেমনে কাটবা রাখবা এখানেও নবীর তরিকা পোশাকটা কেমনে পরবা খুলবা সেখানেও নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পায়ে ঢুকাইবা খুলবা এখানেও নবীর সুন্নত আছে জুতা যখন পায়ে দিবা আগে মসজিদ থেকে বের হইতে কম পাও বাম পাও বাম পাও আগে জুতার বাম জুতার উপরে পাও রাখবা এরপরে ডান পাওটা বের করিয়া ডান পাও জুতায় আগে দাও বিসমিল্লাহ বলে এটা শূন্য এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাও এরপরে ডান পাও দিয়া তুমি খাটা শুরু করো খানা কেমনে খাবেন কেমনে ধরবেন গ্লাসটা কেমনে ধরবেন কোথায় পানির গ্লাসটা লাগাবেন সেখানেও নবীর সুন্নাত বাথরুমে কেমনে যাবেন কেমনে বের হবেন পানিটা কেমনে ব্যবহার করবেন সেখানেও নবীন সুন্নত ভাইজান রাতের বেলা কেমনে ঘুমাবেন ঘুম থেকে উঠবেন সেখানেও নবীন সুন্নত দোকানটা কেমনে চালাবেন ব্যবসা কেমনে করবেন ওস্তাদের সাথে ব্যবহার কেমন ছাত্রের সাথে শিক্ষকের ব্যবহার করুন কেমন মা বাবার সাথে সন্তান সন্তানের সাথে মা বাবা সর্বক্ষেত্রে সুন্নতের আমল যারা করবে তারা নবীকে দেখানো হবে দেখা মাত্র চিনে ফেলবেন ইনি তো আমার মায়ের নবী আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ আওয়াজ দিবেন গাইবি হ্যাঁ আমার বান্দাকে বিরক্ত করো না গোলামি করলো না ইসলাম মানবে না নবীর সুন্নত যাবে কেমন কপাল পোড়া নিজেও টুপি পরে না যারা টুপি পরে তাদের কেউ পছন্দ করে না নিজেও তারি লাম্বা করে না যারা লাম্বা করে তাদেরও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না যারা আল্লাহর জিকির করে তাদের কেউ পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালাল মানুষ বর্জন করে তাদেরকেও পছন্দ করে না নিজেও নফল ইবাদত করে না যারা করে তাদেরকেও পছন্দ করে না নিজেও আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে যায় না যারা পীরের কাছে নামাজ হইয়া গেল তাদের কেউ পছন্দ করে না নিজেও তাপলিগে যায় না যারা তাপলিগে যাওয়ার পরে আগে গান শুনতে এখন গান শুনে না আগে বেপর্দায় চলতে এখন পর্দা করে এদের কেউ পছন্দ করে না নিজেও মসজিদে যায় না পাঁচ সপ্ত নামাজে যারা পাঁচ বেলার নামাজ পড়ে এদের কেউ পছন্দ করে না নিজ হালাল খায় না যারা হালাল খায় তাদের কেউ পছন্দ করে না